পাবে তুই আমার কেমন করে ধরে ডাকি শিখাইয়া দে তুই আমার কেমন গম ভোরের ডাকা ডাকি ভাইয়া দেখুয়া ভাই কেমন করে যেমন করে ডাকলে পারে শুনতে পাশটি হঠাৎ করে যেমন করে ডাক তুইয়া আমার কেমন করে করে ডাকি সীতায়াতে তুইয়া আমার কেমন করে করে ডাকি এক খাইয়া দে তুই কেমন করে করে খাইয়া দে কেমন করে করে যেমন করে ডাকলে পরে শুনতে পাশে হঠাৎ করে করে ডাকলে পরে শুনতে পারছি হঠাৎ করে যেমন করে ডাকলে পরে শুনতে পারছি হঠাৎ করে হৃদয় রয় না বাকি খায়াতে তুইয়া ভারি কেমন করে তোরে ডাকি খায়া মোহনের বেহু সামন কমতি পড়ে নাই তারু জন মোহনের বেহু সামন কমতি পড়ে নাই তারু মনমোহনের বেহু সামন কমতি পড়ে নাই তারু জন अपनी तारीफ নাম হৃদয়ে জাগ্রত থাকি শিখাইয়া দে তুই আমার কেমন করে তোরে রাখি শিখাইয়া দে তুই আমার কেমন করে জনম করে ডাকাডাকি শিখাইয়া রে তুই আমার কেমন করে করে ডাকি শিখাইয়া রে